আসসালামু আলাইকুম আজকের আমি আবার আপনাদের মাঝে নতুন কিছু অঙ্ক নিয়ে আসলাম যে এতদিন আমরা ধারাবাহিকভাবে যে অঙ্কগুলো নিয়ে কথা বলছি ক্লাস নাইন অফ টেনের অঙ্ক অধ্যায় অঙ্ক অধ্যায় থ্রি দশমিক ওয়ান থেকে সে অধ্যায় আমরা ধারাবাহিকভাবে অঙ্কগুলান করছি তো আমরা আজকের দেখব সেই অঙ্কগুলান থেকে কিভাবে সৃজনশীল সাজানো হবে তো সৃজনশীল অঙ্কগুলান আমাদের কিভাবে আসবে পরীক্ষায় তা দেখব তো চলুন দেখি যে দেখুন এখানে প্রথম প্রশ্ন আমাদের যে স্কোয়ার মাইনাস টু এ সমান সমান minus one square minus two a সমান সমান মাইনাস ওয়ান এর থেকে তিনটে প্রশ্ন এখানে সেট করা হয়েছে দেখুন এ নাম্বার কি এসছে a plus one by a সমান সমান কত এটা হচ্ছে সহজ মান এটার মান থাকবে দুই এই অঙ্কটা পারলে পরীক্ষার খাতায় তাহলে দুই মার্ক পাবো তো বি নাম্বার প্রশ্ন কি আছে আমার a minus one by a whole square এর মান নির্ণয় করো এইটা মধ্যমান এইটার মান হচ্ছে চার এটা পারলে চার পাওয়া যাবে তো আরেকটা আছে দেখুন সি নাম্বার প্রমাণ করো যে এটা একটু ডিফিকাল্ট যদিও তো আমরা এইসব প্রশ্ন নিয়ে এইসব অঙ্ক নিয়ে অনেক আগে আলোচনা করছি এবং অবশ্যই যে না দেখছেন যদি না দেখে থাকেন অবশ্যই ওই অঙ্কগুলো দেখবেন তাহলে ইজি হয়ে যাবে এখানে কয়েকটা প্রশ্ন নিয়ে আমার কথা বলা হয়েছে আগে তো প্রমাণ করো যে square plus one by square সমান সমান a to the power four plus one by a to the power four এটা হচ্ছে কঠিন মান এটা হচ্ছে চার তাহলে আমরা চলে যে এটা কীভাবে সমাধান করবো দেখুন প্রথম প্রশ্ন আসছিল আমার ক নাম্বার তো ক নাম্বার প্রশ্ন কী হয়েছে যে a plus one by a সমান কত তা দেওয়া আছে আমার অঙ্কে স্কোয়ার মাইনাস টু এ সমান সমান মাইনাস ওয়ান তো স্কোয়ার মাইনাস টু এ সমান সমান মাইনাস ওয়ান এটি কীভাবে করবো স্কোয়ার এ দেখুন সমান সমান এই সাইড আছে ওয়ান ওইটা সমান সমান ডান সাইড আছে ওটা বাম পাশে নিয়ে আসবো আর টু এ আছে বাম সাইডে ওইটা ডান পাশে নিয়ে যাবো তো দেখুন স্কোয়ার মাইনাস আছে বাম ডান সাইডে বাম সমান বাম সাইডে হলো প্লাস প্লাস ওয়ান সমান সমান ঠিক আছে মাইনাসের প্লাস টু এ দেখুন এখান থেকে আমরা এ কমন নিচ্ছি তো এ থাকে কি দুইটাই আছে একটাই থাকে প্লাস এখানে একটা এ তো এখানে টু এ তো এইটা আর এটা কি কাটা যায় দেখুন থাকে কি a plus one by a সমান সমান টু অতএব মান কি যে নির্ণয় মান স্ল্যাশ টু তো এইভাবে আমার অঙ্কগুলো করতে হবে তো আমাদের এখানে যে সৃজনশীল কীভাবে আসবে তা নিয়ে এখন এই অধ্যায়ে আলোচনা করব তারপরে এই অধ্যায়ের যদি সৃজনশীল প্রশ্নগুলো আলোচনা করা শেষ হয়ে যায় তারপর আমরা অন্য অধ্যায় ধরব আর বাকি যে দুটি অঙ্কর সমাধান এখানে দেখানো হয় নাই যে অঙ্কটা লং হয়ে যাবে এই জন্য ভিডিওটা এই জন্য আর কি দেখানো হয় নাই যাতে ভিডিওটা শর্ট আগে করছি তো বাকি দুইটার লিঙ্ক অবশ্যই আমি ডিসক্রিপশনে দেখে দিয়ে দেবো ওখান থেকে আপনারা দেখে নেবেন যে বাকি দুইটা কীভাবে করতে হয় ডিসক্রিপশন অবশ্যই দেবো যে কীভাবে বাকি দুইটা অঙ্ক করবেন তো ওকে আজকের এই পর্যন্তই ভালো থাকেন আল্লাহ হাফিজ